असलकुम वरहमतुल्ला वरक फुलशुरु मदजिया न्यूज एरिया तीन तारीख जुलाई ट्वेंटी ट्वेंटी वन तो अमेरिकार ट्रेसरि डिपार्टमेंट अमेरिकार देश गवर्नमेंट और स्पेशल ब्रांच तो तरफ टू बर्मार मिलिटरी गवर्नमेंट तो আর কোম্পানির কলর ওয়ারেড আছে স্যাংশন লাগাইয়ে ইন্ডিভিজুয়াল দাও তৈলে বাইশজন আছে বাইশ মানুষের ওরে স্যাংশন লাগাইয়ে এর ভিতরে কুড়ি জন আছে টেররিস্ট মিলিটারি কলর আছে পনেরো জন তারার আছে ফ্যামিলি মেম্বার আর পাঁচ জন আছে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল আর দুয়া কোম্পানি বেগুনের আছে বাইশ ওরে স্যাংশন লাগাইয়ে তাহলে দুয়া কোম্পানি আর এটা আছে কুড়ি জন মানুষ তাহলে হাস এখন বর্মার মাঝে টেররিস্ট মিয়ন লাইনর স্পেশাল মানুষ যেদিন আছে বেগুনের ওরে আছে স্যাংশন আছে পাউন দিয়েছে বাইশ ভিতরে তাহলে তারা স্পেশাল মানুষ সকল যে আছে বেগুনের ওরে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলর যেটুকুন নাকি ওয়াংরি সকল আছে মিনিস্টার সকল আছে বেগুনের ওর আছে Teresa Recension senior official and family members connect to Burma military. Burma military lo ira connect asadin dala teto kunne ki begunar wo recension ashi. Tele export administrate administration regulation or dase fundoro si CFR dase part lo yore 730 774 lo yore dase जिबाने की बर्मार King Royal Technology Rase Co Ltd is a telecommunication company providing satellites communication service Bama tuli Rase ibar bore sanction lagaiye King Royal Technology Company ibar Rase Wombo Ming bole hoy bare tuli yar baade Rase Rase yar baade মিং সুপার এলটিডি ওয়েম্বো মিং ওয়েম্বো মিং চৌপার এলটিডি কোম্পানি ইবা তাহলে দুয়া কোম্পানি বাকি আছে ইন্ডিভিজুয়াল মানুষ সকল তাহলে সো সো ডিনাইলস বেনার্স আমিও হদে ইতার উড়ে ইয়ার বাদে চিন নাইন হদে is the minister minister for informations জিবানিকে খবরাখবরের কংগ্রেসও আছে বর্মার ইনফরমেশন মিনিস্টার হ ইতার বোর্ডে এখন মিলিটারি কলার এরিয়া তো অনাই ও is the minister for investment and foreign economic relations অনাই ও ইতার বোর্ডে তাহলে ইয়ার বাদে মিন চেং হদে ইতি আছে minister for labour and immigration minister টেটে কেংস minister for social welfare minister মাইয়া ফয়বা বা বদুশ্মন তাইলে বর্মার দাসে সোনা কোম্পানি বা সোনার কোম্পানি চেন নাইন চলে যার বাজে রে চোটোলা is the suppose of the SAC chairman senior general Min Aung Hlaing Min Aung Hlaing special মানুষ জীবনী কি চচলা হতে দিতে Tollete on is the supposed of the SAC member general meeting or tole meeting wora ay military milan tarar wora ages sanction as is of itarar jinni ke hasar body guard advisor hasar manish ase tarar wora sanction lagat doa tole tete on hodde ite dase জীবানে কি মিয়াটিং ও পুলিশের অফিসার ইতার দাসে হাসার মানুষ ইতার ওরে তাহলে টেন টেন is the suppose SAC's members admirals অংশংহদ্বয় তার দাসে স্পেশাল মানুষ তাহলে মোট মিউ টেটে টং হদ্বয় ইতে দাসে অ্যাডাল্ট সল্টস লেফটেন্যান্ট জেনারেল মিউ মে টং হদ্বয় ইতে তাহলে মিউ মিং হদ্বয় ইতে দাসে adult salts of the lieutenant general মিউটিং ওর দাসে মেন মানুষ तो यदना यदना म्यू म्यूंग हॉट दैबा एट ऑल शॉर्ट्स লেখনা জানার এলদাসে মিউ মিউ আর মানুষ তাহলে ইনি তারার সঙ্গে মিলিয়ে কলা যিনি নাকি মিলিটারির দাসে পুলিশ অফিসার মিলিটারির ইতারার দাসে ফ্যামিলি মেম্বার কল ডনিলার is the supposed of the SAC members lieutenant general দাসে ইয়েউং উর দাসে ফ্যামিলি চুয়াই পু অং হদেবা adult shalbani dor huwa letuna general dase online doing hot ditar line doing on hot the adult child of the letuna general online doing ditar huwa Toliendilla Pew Arka on is the adult child of the letuna general online doing Tole itar ar shomboti tarar dase যেহেতু দুর্নীতি বারে এখনো ঠিয়া পয়সা তারা চলাফেরা তাহলে ব্যাগুনের উপরে ব্যান্ড ফুল ব্যান্ড আমেরিকা সবচেয়ে ডর হদম দাসে ডর স্যাংশন ডর স্টেপ দাসে এবার লইয়ে বর্মার যেহেতু গুণ টেররিস্ট মি অনলাইনের হাঁসর মানুষ যেহেতু গুণ আছে ব্যাগ গুণের উপরে স্যাংশন ইন্দিরা কোম্পানি কল জিনতু ফাইদাফা মিলিটারি ইন হইতে শুরু করি তারার ফুয়েন কল তারার ফুতে জিয়েন তারার এখানে আগুছি বেগুনের উপরে স্যাংশন লাগাইয়ে দে এন লাগা লাগাইয়ে তারা দাসে লড়া সরা তারার বনগুড়ি ফেলাইয়ে ক্লিয়ার তাহলে বেশি জবরদস্ত স্যাংশন দাসে ফার্স্ট টাইম তাহলে তারার ফুতুজিয়ান টটর ইয়ে ইনর তারা কোম্পানি করলে তারা দাসে ফায়দা ইন ইন উত্তর আছে মিলিটারি কলর দাসে মিলিটারি কাউন্সিল চলিবলা ফায়দা ফাদ দেন দিলা কোম্পানি কল এন দিলা তারার চলাফেরা তারা বাইরে থাকে দলীয় তারা ফুঁয়াতি ফুঁয়াতি দাসে তারা বেগুন যত্ন করি ফেলাইব তারা দাসে বেগুন হারিলে ফেলাইব ফিলিন দিলা হালত ফার্স্ট টাইম আমেরিকার তো দাসে এদু মঞ্চর উপরে সেঞ্চনে কুয়ারে লাগাইয়ে জিবা বেশি জবরদস্ত করে আরো মন্ত্র লাগাইব কুয়ারে কোয়ারে ফেরা তারা ক্লিয়ার বন তারার সেনশন মানে পাউন দিবে দে তারা ক্লিয়ার বেগুন দাসে বঙ্গুরি ফেলাই তারার অ্যাকাউন্ট ট্রাভেল ব্যাংক তারার যে ধন সম্পত্তি আছে বেগুন ফারার কাছে বার এখনো টিয়া পয়সা যদি এখনো তাকে ইন ক্লিয়ার বন ক্লিয়ার ত্যাগ করে খতম মেলেটি টেস্ট টেরেস কলর তৈলে আজারজিয়ান ইয়ান্দা আছে আরকান মায়ানমা বর্মা তৈলে Arakan Rohingya Rohingya solidarity organization আর এস আছে নিউজ অ্যান্ড ইনফরমেশন ডিপার্টমেন্ট তো জিয়ান স্টেটমেন্ট ইয়ানার মধ্যে weakens the Rohingya community তাহলে তার আর প্রেস রিলিজ যদি দা আছে আর এস ওর দা আছে জিরো সেভেন তাহলে সাত নম্বরের স্টেটমেন্ট তাইলে সৌ আন্দা আছে টাউনসুর যদি টিমান লইরে দা আছে আর এস ওর দা আছে বামিস ইংলিশ তারা দা আছে স্টেটমেন্ট তাহলে স্টেটমেন্টের মাঝে our Rohingya community should defeats military dictatorship আর আর রোহিঙ্গা RR বর্মার মিলিটারি ডিকটেটর কলরে ডিক্টেটাৰসকলৰে যাচি ডিফেইট দিয়া পৰিব নিজৰ বতনত ওয়াপেস ফিৰি যাইব বল্লা তেলে কি হয়ে নিজৰ হোমলেণ্ডৰ মাঝে ফিরি যাই পাৰি বল্লা রিটার্ন টু দেয়াৰ হোমল্যান্ডস তৈলে আর আর ফ্রিডম আর আর আজাদি শান্তি community Inleyere aratu wapes firizeb Allah Kelet Allah foktog dase shanti fason koroya Rohingya ko mokkal Rohingya community begunotu dase fight kora furibo Muslim ko জুলুম হাইয়া কো মকতুম ডিক্টেটর কলর এগেইনস্ট মদে ফাইট করা বলিব নিজর দাসে আজাদি হাসিল করি বল্লা টেররাসা ইত্তু বাসিবাল্লা নিজত্ব ফাইট ইয়ানরে তারা কই দিয়ে আরে তো হব দেখি তিন number they are so will plan in he preparations including the commando trainings তারা কমান্ডোস ট্রেনিং করে আর তৈরি করে তাহলে ভিডিও প্রোটেস্ট কল দিও রে রিসেন্টলি ওনারা ভিডিও কল দেখর নট forgets রোহিঙ্গা সকলতো ফরাই না পারিব নিজের দেশে জুলুমরে নিজের কমিউনিটির উপরে বেশি অত্যাচারী র্যাব হইয়ে গান র্যাব হইয়ে টসারি নইয়ে তাহলে ডাক বুঝিয়ে তাহলে ব্রান্ডন গুজ্জি দিয়ে জাল্লি মাজ্জি রেপ গুজ্জি মার্ডার গুজ্জি গুলি গুজ্জি গরফুরাদি বেলাইয়ে ইন ইনরা হারা নফরাইয়ে রে নিজের দিলত খমি মহাব্বত রাখি খমি টান লইয়ে নিজের ফাইট করিয়ে রে টেররিস্ট মিলিটারি কলার এগেস্ট মাঝে দাসে ফাইট করি যাবরিব তাহলে আর সুর যে প্রিপারেশন তারার তৈয়ারি ইয়ানোরিও তারা দাসে স্টেটমেন্টলি ইয়ানোরে তারা তুলি দিচ্ছে তুললে তারা সন্দিলাগরে ট্রেনিং অকল গড়ের আর সন্দিলাগরে তারা ফাইট অকল বলি প্রিপারেশন অর ইনরে ফুল লে আছে আর এসোর স্টেটমেন্টের মধ্যে তারা আছে হইদা হাইয়ে তৈলে বর্মার যে দুগুণ জাতকল আছে কৌমকল আছে বেগুনলে মিলিয়রে আহারাতিও বরাবর যা যথারাদ্দুল হক আছে রাইট আছে জিম্মাদারি আছে সেই ডেমোক্রেসি ফিরাইয়ানি বললা ফেডারেল ডেমোক্রেসি ফিরে আইবাল্লা মিলিটারি ডিক্টেটার লইরে ফাইট করিয়রে নিজের দাসে সাতরে কৌমরে দাসে গোলামিত্ব আজাদকরণ মিলিটারি ডিক্টেটার তো আজাদকরণ ফ্রিকরণ তৈলে অন্য অন্য জাত লইরে মিলিয়রে ফাইট করিয়রে নিজের তো ফ্রিডম আনুভারণ ইয়ান না আরাত আছে আরাত জিম্মা আছে হিসাবে আরা সদা আরে সুইও আরা আছে বরাবর করে হামগরি যায় রেন হইয়ের স্টেটমেন্ট মতারা হই তাহলে আরে সরে স্টেটমেন্ট আমাদের হাত দেখিয়ে রোহিঙ্গা কো মৃত্যু যেটুকুন হারি গিয়ে গই যেটুকুন লস হয়ে দে সম্পত্তি চাণক্ষণ নিজের দেশে ইজ্জত নিজের খদর নিজের বেগুন হতম হয়ে দে ই বেগুনের দাসে ওয়াপেসি ক্ষতিপূরণ হ দিয়া ইনরে দাসে ফাভরিব ইন লইয়রে নিজের রাইট লইয়রে নিজের ফুল প্রাইস সিটিজেনশিপ লই নিজের ওথনত ফিরিজন নিজের দেশের মধ্যে দাসে নিজের দাসে সমাজ সোসাইটির দাসে রিভিউ করন রিভিউ করন ইয়ান দাসে বেশি ইম্পর্টেন্স তলে ইয়ান হইব ইয়ার বাদে হব দেখি আরা ऐसे एथनिक ग्रुप हिसाबे रोहिंग्या गुआ बर्मार असली मिराजदार गुआ एथनिक माइनरिटी আকলিয়ত গুয়া গোষ্ঠী হিসাবে বর্মার দেশিতা হিসাবে অন্য অন্য জাত লৈ অন্য অন্য কম লৈ মিলিয়ে তুললে নিজের দাসে uh, that's a nationwide money wall that's a burmar all burmar public উন্নয়ন জাত কমলয়রে মিলিয়রে নিজের দেশে রাইট নিজের দেশে হাসিল করে ফারন নিজের দেশে ফাইট করন নিজের দেশে মিলিয়রে হাম করন আর দেশে ইয়ানরে তারা দেশে হাইলাইট করে